আমি একটা তথ্য বলেছিলাম প্রথমে যে কোন এবাদতে আউজুবিল্লা পড়া সন্নত মোস্তাহাব ফরজ কিচ্ছু না যেমন নামাজের আগে কেউ যদি না পড়ে নামাজ হবে না কেউ ফতোয়া দিতে পারবে রোজা রাখার আগে কেউ যদি না পড়ে রোজা হবে না বলো না কেন হজ করার আগে না পড়লে হজ হবে না কেউ বলতে পারবে না কিন্তু কোরআন পড়ার আগে আউজুবিল্লাহ না পড়লে তরফ করার গোনা হয় আর তরফ করলে কবিরা গোনা হয় কেন আমার এই ছোট্ট মেধা দিয়ে একটু ক্ষুদ্র মেধা দিয়ে চিন্তা করেছি কেন দুনিয়া এত বড় বড় এবাদত আছে কোন এবাদত আউসুবিল্লাহ পড়া বাধ্যতামূলক না আল্লাহ এই জায়গায় বললেন কেন অথচ বাংলাদেশে একটা উল্টা কথা চালু করা আছে যে অজু করা ছাড়া করান শরীর ধরা যাবে না এই কথা চালু করা আছে যেটা চালু করা দরকার ওইটা চালু এবার আসেন বাস্তবতায় বলছি যে আয়াত দিয়ে আমরা মানুষকে এতদিন পর্যন্ত কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছি এটার দ্বারা আমাদের উপকার না আমাদের আরো ক্ষতি হয়ে যাচ্ছে ওরা কোরআন শরীফে ওরা হাদিসে আপনি একটা হাদিস একটা কোরআনের আয়াত দেখান যে অজু করা ছাড়া কোরআনের কাছে যাওয়া যাবে না ধরা যাবে না দেখান নবীজি টয়লেট থেকে নিজে কোরআন পড়েছেন শুনেছেন সাহাবিরা বলে হুজুর আপনি তো অজু করলেন না আল্লাহর নবী বলে দেখো শুধুমাত্র নামাজ ছাড়া কোনো বিষয়ে আল্লাহ আমাকে অজু করতে বাধ্য করেন আপনি কোথায় পেলেন বলেন আপনাকে বলা লাগবে আপনি যা আন্দাজে বলেন ওর পেছনে তো কোনো দলিল নেই এটা আমার সব দলিল এখানে নোট করা আছে এবার বাস্তবতা আসেন যে আয়াত দিয়ে আমরা বিশেষ করে এই দেশে দলিল দিয়ে থাকি সাতাত্তর নাম্বার আয়াত বলা হচ্ছে নিষ্পাপ পবিত্র ফেরেস্তারা ছাড়া কেউ উহা স্পর্শ করে না কোরআনের কোন আয়াত দিয়ে কেউ যদি দলিল দিতে চাই তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি এটা আপনাকে আগে জানা লাগবে অন্তত এখানে যারা বসে আছে আলেম না হলেও জ্ঞানিত মানুষ লেখাপড়া যেহেতু জানে তাদেরকেও বলছি কোরআনের কোন আয়াত দিয়ে যদি আপনি একবারে ফতোয়া দিতে চান এটা নিয়ম না ওসুলে তাফসিরের নিয়ম হচ্ছে তার আগের আয়াত পরের আয়াতের সাথে রিলেটেড কি সম্পর্ক কি ওইটা আপনাকে আগে জানা লাগবে তাহলে সোরা আপিয়ারের সাতাত্তর নাম্বার আয়াত দিয়ে কেউ যদি দলিল দিতে আগে তার আগের আয়াতে কি আছে পরের আয়াতে কি আছে এটা যদি না জানেন আপনি দলিল দিতে আগের আয়াতে কি আছে তানজিলুম মির রাব্বিল আলামিন একটু খেয়াল করে শুনুন। নাই তো সাত দোকানে বসে বসে এখন আমরা গেবত করবেন যা এতদিন আমার বাপ দাদা করি স্যার একই বলছে বাপ দাদার ভ্রান্ত ধারণা মেনে নেওয়া পুকুরি আপনার তো জ্ঞান আছে وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا মানুষদেরকে আপনি বলবেন আল্লাহর আদেশের দিকে আসো রাসুলের বিধানের দিকে আসো হে নবী আপনি দেখবেন বলো হাসব না অনেক মানুষ কথা বলবে আমাদের জন্য যথেষ্ট মা ওয়াজাদ না আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা মুরব্বীরা পীর সাহেবরা যা দিয়েছে ওইটাই যথেষ্ট আর লাগবে না আওয়ালাও কানা আবাউহুম হে নবী আওয়ালাও কানা হরফে ইস্তেফাম প্রশ্নবোধক চিহ্ন ইন্টারগেটিভ সেন্টেন্স এটা আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি দেখবেন যদি ওদের ওই বাপদাদারা পূর্বপুরুষেরা মুরব্বীরা পীর সাহেবরা লা ইয়ালামুনা শাইয়া ইসলাম সম্পর্কে গভীর ওইভাবে জানতো না ওয়ালা ইয়াহতাদুন হেদায়েতের উপরেও ছিল না এরপর অন্ধভাবে তারা ওদেরকে মেনে চলবে আপনার কথা শুনবে না আপনার কমন সেন্সের কাছে আমার প্রশ্ন করছি মেন্টন সাহেবের কাছে কোন হিন্দু এসে যদি বলে ভাই আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই ইসলাম জানতে হলে নির্ভুল কিতাব কি আছে দুনিয়ায় সেটা আপনি আমারে দেন উনি কি দেবেন কোরআন শরীফ দেবেন অন্য কোনো কিতাব দেবেন পৃথিবীতে কোরআন বাদ দিয়ে কোনো কিতাব একশো বা অথেন্টিক কেউ বলতে পারবে না উনি যদি বলে কোরআন শরীফ লাগবে না যে আমরাও দিলাম হবে কারণ ওর ভেতরে ভুল থাকার সম্ভাবনা নেই কি বলেছে উনি উনি বলেছে আমি ইসলাম কবুল করব না কিন্তু আমি ইসলাম জানতে চাই ইসলাম জানার অধিকার ওই হিন্দুর আছে না নেই আরো নির্ভুল ইসলাম জানতে চাইলে কি দেবে ইরানের তেহরান বিমানবন্দরে এই যে টনি বেলাওয়ারের ছোট শালিকা লরেন বোধ ওকে খ্রিস্টানরা লক্ষ কোটি টাকা দিয়ে পাঠিয়েছে যে মুসলমানদের ইমান ধ্বংস করতে ওদের ধর্মীয় কিতাবটা আয়ত্ত করো মেয়েটা কিন্তু অনার্স মাস্টার্স করা ডক্টরেট করা তেহরান বিমানবন্দরে নামার পর একজন মুসলমানকে বলছে ভাই আমি মুসলমান হব না আমি একজন খ্রিস্টান কিন্তু আমি ইসলাম শান্তি চাই নির্ভুল ইসলাম জানতে পারবো কি পড়লে সেই কিতাব আপনি আমার দেন মুসলমান আমার হাতে আপনার বিবেকে কি বলে কোরআন শরীফ তুলে দেবে না এখন যদি বলেন অত খ্রিস্টান অত ওষুধ গোসল না করে কোরআন শরীফ ধর্মে কি করে বলেন এখন যদি আপনি হাদিস নিয়ে আসেন হ্যাঁ হজরত ওমর যেদিন মুসলমান হতে আসে তার বোন বলেছিল তুমি গোসল করে আসো অজু করে আসো তারপরে তোমার কোরআন দেবো তাছাড়া দেবো না আমার প্রশ্ন ওই সময় কি অজু গোসলের আয়াত আসলে নাজিল হয়েছিল হয়নি চিন্তা তো করে না খালি আন্দাজে ঘটনা শুনে লাফা তাহলে উনি কেন গোসল করার জন্য বললেন এখানে কারণ থেকে যান মানুষের যখন শরীরে রাগ ওঠে বিজ্ঞান বলছে রক্ত গরম হয় আর অজু বা গোসলের পানি শরীরের ভিতরে ছেড়ে দিলে রক্ত ঠান্ডা হয় উনি মূলত নিজের ভাইকে পবিত্র হওয়ার জন্য গোসল করার গোসল করার আদেশ দেননি উনি তার রাগটা কমানোর জন্য গোসল করার আদেশ দিয়েছিলেন অন্তত রাগটা যদি কমে যায় তাহলে দিলে অন্তত শুয়ে ফেলবে না কারণ আমার ভাইয়ের যে রাগ আর এখন যে টপ টপ করছে দিলে হয়তো ছেড়ে পায়ের নিচেও দিতে পারে অসম্মান হবে আর তাছাড়া উনি অজু করলে গোসল করলেও তো পা খাওয়ার কথা না কারণ তো মুসলমান হন নিয়ে কথা বলছেন উনি তো মুসলমান হয়েছে তার কাছে কি আর গোসল কি তাহলে অজু গোসল করার জন্য বলেছিলেন আসলে পা খাওয়ার জন্য না কমাতে আপনি একটা কথা খণ্ডন করতে পারবেন মেনে তো নিতে চান না খালি জোর করে খ্রিস্টানদের প্রতি আল্লাহ বারবার লানত কেন কোনোদিন চিন্তা করেন আজকে বলছি ইহুদি খ্রিস্টানরা তো ধর্মীয় কিতাবের অনুসারী ওরা ইঞ্জিল আর তাওরাত পেয়েছে এরপরও আল্লাহ বলেন ইহুদি আর খ্রিস্টানদের প্রতি কিয়ামত পর্যন্ত লাভ কেন তারা আপনার মুখ দিয়ে আল্লাহ এই কথাটা বের করে নিচ্ছে বাইবেল মাহুদু আলাইহি ওয়ালা দাল্লিন আমরা এখানে যারা নামাজ পড়েছি এশার নামাজ প্রত্যেক রাকাতে এই কথা বলেছি কেন বললেন শুধু ওদের জন্য না আপনি নিজে এবারে নিজের ফতোয়া ধরা খাবেন এবার বলছি ইয়াহুদি আর খ্রিস্টানরা ওদের যা ছিল আর ওখানে লিখা ছিল শেষ নবীর নাম মোহাম্মদ রসুল্লাহ উনি কোরআন বংশে আসবে তার পিতার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা এটা লেখা ছিল কিন্তু ওরা হিংসার বশবর্তী হয়ে অহংকার করে মানত